ভালোবাসি আমি তোমারে তুমি না বুঝলে পাখি আমারে কত ভালোবাসি আমি তোমারে তুমি না বুঝলে পাখি আমারে কত কিছু করছি আমি তোর কথা কিছুই মনে নাই রে ছেড়ে যাবি তবে কেন প্রেম শিখাইলি রে কত ভালোবাসি আমি তোমারে তুমি না বুঝলে পাখি আমারে কত ভালোবাসি পাখি আমারে যত চাওয়া মুখ দিয়ে বের করার আগে তোরে আইনা দিতাম তোর যত চাওয়া পাওয়া বুঝতে আমি পারতাম মুখ দিয়ে বের করার আগে তোরে আইনা দিতাম তবুও তুই পর করলি মোরে বুঝলে পাখি আমারে কত ভালোবাসি আমি দিলি আমায় এমন বড় ধোকা তুই তো শিখাইছিলি রে আমায় ভালোবাসা কেন রে তুই দিলি আমায় এমন বড় ধোকা তুই তো শিখাইছিলি রে আমায় ভালোবাসা ছেড়ে যাবি তবে কেন প্রেম চাইলি রে কত ভালোবাসি আমি তোমারে তুমি না বুঝলে পাখি আমারে কত ভালোবাসি আমি তোমারে তুমি না বুঝলে পাখি আমারে আরে তুমি না বুঝ